মহান আল্লাহ তালা কি ধারাবাহিকভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন দেখুন দেখলে আপনি নিজেই খুঁজে পাবেন মহান আল্লাহ তালাকে চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের চাঁদ থেকে আমার বলাটা জরুরি না তবে আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই আমাদের চাঁদ মহা মানে আমাদের মন যা আমাদের পৃথিবী থেকে চার গুণ ছোট শুধু এটুকুই না সিরাস এবং প্লুটো নামের গ্রহের চেয়ে বড় এরপর মার্কিউরি মার্কিউরি আমাদের চাঁদের চাই অনেক বড় এরপর গ্যানিমেট যা মার্কিউরির চাই অনেক বড় এরপর মার্স বা মঙ্গল যা গ্যানিমেটের চাই অনেক বড় এরপর ভেনাস যা মঙ্গলের চাই অনেক বড় এরপর আমাদের অতি পরিচিতি পৃথিবী যা ভেনাসের চাই বড় এরপর কেপলার যা আমাদের পৃথিবীর চাই কয়েক গুণ বড় এরপর নেপচুন যা কেপলারের থেকে বড় এরপর ইউরেনাস যা নেপচুনের চাই বড় এরপর স্যাটান যা ইউরেনাসের চাই কয়েক গুণ বড় এরপর টুমাস যা কিনা স্যাটানের থেকে বড় এরপর জুপিটার যা কিনা টুমাসের থেকে বড় তারপরে এই গ্রহটি যার নাম H D one double zero five four six B যা পিছনের সব গ্রহের চেয়ে বড় এরপর আমাদের সূর্য যা এই গ্রহের চেয়ে বড় সূর্যের থেকে বড় সাইরাস এ এরপর পোলাক্স যা সাইরাস এ এর চাই বড় পোলাক্সের পর অ্যারেক্টরাস যা পোলাক্সের চাই বড় এর থেকে বড় অ্যালডিব্রেন যা একটি তারা এর থেকে বড় হচ্ছে রিজেল যাকে ব্লু সুপার জাইন বলা হয়ে থাকে এর থেকে বড় হচ্ছে পিস্তল স্টার এর চাই বড় হচ্ছে অ্যান্টিরাস আর এর চেয়ে বড় ব্যাটেল জুস এরপরে ভিওয়াই ক্যানিস মেজরাস যা এই সকল তারা থেকে বড় এর চেয়ে বড় হলো ইউআই স্কুটি এই সকল তারা আমাদের গ্রহ থেকে অনেক অনেক বড় কি এই ব্রহ্মাণ্ড কত বড় এই ব্রহ্মাণ্ড তাহলে চিন্তা করা যাক মানব জাতি কি আমাদের পৃথিবীটা কতটুকু লক্ষ কোটি গ্রহ নক্ষত্র আছে এরা একই অবস্থায় রয়েছে এটাই হলো আমাদের গ্যালাক্সি যেখানে কয়েকশো কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে যার সীমা অপার এটাই হলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এর পাশে রয়েছে অ্যান্ড্রোমেটা গ্যালাক্সি যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে চার গুণ বড় না জানি আমাদের পাশে আরও কত গ্যালাক্সি রয়েছে এইসব গ্যালাক্সি মিলে যা হয় তা হলো আমাদের ব্রহ্মাণ্ড যার মধ্যে লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে এটা নিয়েই আমাদের ইউনিভার্স আবার এই কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হয়েছে একটি মাল্টিভার্স না জানি কতগুলি মাল্টিভার্স নিয়ে তৈরি হয় আবার সুপারভার্স আছে যেখানে হাজার মাল্টিভার্স আছে এটাই হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড খুব অবাক হচ্ছেন না এখান থেকে যদি মাইক্রোস্কোপ লাগিয়ে আপনাকে খোঁজেন আপনার অস্তিত্ব তো দূরের কথা আমাদের গ্যালাক্সিকেও খুঁজে পাবেন না ভিডিওটি দেখে কি একবার ভেবে দেখেছেন এগুলো আসলো কোথা থেকে কে বানালো এগুলো এত বড় স্পেস এত বড় জায়গা কিভাবে চলছে এই সব বিশ্বব্রহ্মাণ্ডে কত শত গ্রহ রয়েছে সব নিজের জায়গায় ঘুরতে থাকে ধারাবাহিকভাবে কখনো হয়নি নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে আপনার কি মনে হয় এই সকল জিনিস কি একা একা চলছে এত বড় পৃথিবী এত বড় ভূমাণ্ড এত বড় মহাবিশ্ব সব একা চলছে আমার তো মনে হয় না বরং এমন এক শক্তি আছে যে পুরো ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে এই সব যে চালাচ্ছে তার সম্বন্ধে আমাদের ধারণাই নাই এই সকল প্রশ্নের অ্যান্সার আপনি চোদ্দশো বছর আগের পুরাণে পেয়ে যাবেন মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি ইউনিভার্স মাল্টিভার্স সুপারভার্স যা কিছুই দেখতে পাই এই সবই প্রথম আসমানের মধ্যে বিদ্যমান এই সৃষ্টি জগৎ ও আল্লাহর মহানাত্ম বিশালাত্ম আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের আয়ত্তের অনেক বাইরে